ডক্টর মুশফিকুজ্জামান বাংলার সহকারী রেজিস্ট্রার ওনার অবহেলায় আমার মা মারা যায় এবং সেইটা নিয়ে আমি পরিচালক মহোদয়ের কাছে অভিযোগ করি এবং সেইটার আসলে আমি সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচার পাই না যেটা হচ্ছে যে পনেরোই আগস্ট দু হাজার একুশে আমার মা যখন ভর্তি হয় ঠিক আছে তো ভর্তি হওয়ার পরে একুশে আগস্ট দুই হাজার একুশ একুশে আগস্ট দুই হাজার একুশ তখন doctor M S Salauddin sir বাংলার উনি আসে হসপিটালে এবং আমার রুগীকে দেখার পরে বলে এই রুগীকে দুই চার দিন রেখে দেখে তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তো তখন সহকারী রেজিস্ট্রার ডাক্তার মুশফিকুজ্জামান আসে এবং উনি আমার রুগীকে বেলা দশটার দিকে সকাল আটটায় আসে উনি বেলা দশটার দিকে এসে উনি মানে রিলিজ লেখা লেখেন তো আমি ওনাকে জানালাম যে doctor M S Alauddin sir তো বললো যে রুগীকে আরও দুই চার দিন রাখা প্রয়োজন তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে তো আপনি রিলিজ কেন দিচ্ছেন এটা আমি ওনাকে জানালাম জানার পরে উনি আমার উপরে ক্ষিপ্ত হয়ে গেল যে তুমি বেশি বোঝো তুমি বেশি জানো তোমাকে এই বিষয়ে কথা কে বলতে বলছে তো এরপরে এটা নিয়ে আমার বোন কথা বলে তো একটা পর্যায়ে সে উত্তেজিত হয় আমারকে এবং আমার বোনকেও মারতে আসে তো দেন আমরা আর সেটা নিয়ে আর কথা বলি না তারপর সে রিলিজ দিয়ে দেয় এখানে দেখেন একুশে আগস্ট আমাদের রিলিজ দিয়ে দেওয়া হয় আমরা সেখান থেকে চলে আসি তো এরপর এই ঘটনাটা আমরা ডক্টর এম এস সালাউদ্দিন স্যারের চেম্বার ল্যাবেইটি গিয়ে ওনাকে জানাই তো জানানোর পরে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য doctor M S Salauddin sir phone করে ডক্টর মুশফিকুজ্জামানকে যে আসলে কি এরকম ঘটনা হয়েছে কিনা পরে ঘটনার সত্যতা সে জানতে পারে but M S Salauddin sir জানার পরেও কোনো ব্যবস্থা আর নেওয়া হয়নি এই বিষয়টা নিয়ে তো ব্যবস্থা নেওয়া হয় নাই আর কি তারপর থেকে যেটা হয় আমাদের রুগী হসপিটালে যাওয়া মাত্রই মুশফিকুর জামানের চোখে পড়া মাত্রই রিলিজ দিয়ে দেওয়া হতো তাকে এই যে দেখে দ্বিতীয় এই যে পরবর্তীতে আমার রুগী যখন ভর্তি হয় সতেরোই সতেরোই মানে আপনার নভেম্বর ভর্তি হয়েছে দুই হাজার একুশের উনিশে নভেম্বর তাকে তার চোখে পড়া মাত্রই রিলিজ দিয়ে দেওয়া হয়েছে এরপরে দেখেন পরবর্তীতে আমার রুগী যখন অসুস্থ হয়ে আবার ভর্তি হয় তখন দেখা গেছে তেইশে আগস্ট ভর্তি হলো আবার দুই হাজার বাইশের আবার তাকে পঁচিশে আগস্ট মানে চোখে পড়া মাত্র একদিনের মাথায় রিলিজ ঠিক আছে এবং আমার মা মানে যেদিন মারা যায় ফাইনালি যেদিন লাস্ট দিন মারা যাওয়ার আগের দিনও তাকে ওখান থেকে রিলিজ দিয়ে দেওয়া হয় যে আপনার দেখেন আঠাশ তারিখ মানে সাতাশ তারিখ বারোটা পঁয়ত্রিশে ভর্তি করা হয় আঠাইশে তো দেখা গেছে ওই দিন সকালবেলায় মুশফিকুজ্জামান আইসে দেখা মাত্র রুগীকেও কিছু জিজ্ঞেস করলো না তার শারীরিক অবস্থা কীরকম ডাক্তাররা যেটা ধারণা করছিল যে হার্ট অ্যাটাক করছে তারা আইসি বিসি ইলেকট্রোলাইট টেস্টও দিছে টেস্ট যে করাবো রিপোর্ট সে দেখবে রুগীকে জিজ্ঞেস করবে কিছু না সে রুগী দেখা মাত্র রিলিজ করে দিল ঠিক আছে এরপরে যখন আমরা দেখা গেছে যে রিলিজ করে দেওয়ার পরে আমরা দেখছি যে রুগীর অবস্থা খুবই খারাপ রুগী একদমই মুমূর্ষ অবস্থা বমি করতেছে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে মানে কন্ডিশন ভালো না মানে উনি মানে ছাড়পত্র দিয়ে দিয়েছে সেই সাথে রেফার লিখে দিয়েছে তো ওই অবস্থা একটা রুগীকে কোথাও মুখ করার হ্যাঁ। এর আগে যখন দুই দুইবার আমার রুগীকে যখন সে রেফার করছিল মানে রিলিজ দিছিল তখন আমি তাকে জিজ্ঞাসা করছিলাম যে স্যার আমার রুগীকে কি আপনি যে রিলিজ দিচ্ছেন তাকে কি ভালো কোনো চিকিৎসার জন্য যদি প্রয়োজন হয় তাহলে ঢাকায় পাঠিয়ে দেন আমরা ঢাকায় নিয়ে যাই যে এর আগে যখন সে রেফার করছে তখন কিন্তু আমি বিষয়টা তাকে বলছিলাম কিন্তু সে আমাকে উত্তর দিল যে ডাক্তার কি তুমি না আমি যদি রেফার করার প্রয়োজন হতো তাইলে করতাম এই যে দেখ আগের পেপারসে কিন্তু সেই কথাগুলো বলছিল তো তারপর আমার রুগীর যখন খুবই খারাপ অবস্থা মুমূর্ষ অবস্থা ওই অবস্থায় আমি আমার রুগীকে কি করব দেন রুগী তো খুবই বমি করতেছে কপাল ঘামাই গেছে হাত পা ঠান্ডা হয়ে গেছে তো ওই অবস্থায় তখন আমরা মানে ইসে নিয়ে যাই তাকে রূপতলী আবদুল্লাহ হসপিটাল নিয়ে যাই কিন্তু ওখানে ডাক্তার থাকে না ডাক্তার না থাকায় আমরা তৎনগর হ্যাঁ, চলে যাই ওই শেরেবাংলার শিশুতে কারণ আমাদের রুগীকে তো আগে বাঁচাতে হবে উপায় তো নেই তো আমরা শিশুতে চলে যাই শিশুতে আমার রুগী মারা যায় যে দেখেন ওখানকার ডেথ সার্টিফিকেটের ছাড়পত্র তো এরপরে যেটা হয় আমি পরিচালকের প্রথমে থানায় যাই থানায় গিয়ে বিষয়টা আমি অভিযোগ করি থানা আমার অভিযোগ নেয় না পরে আমি পরিচালকের কাছে যাই বাংলার তার কাছে লিখিত অভিযোগ করি পরিচালক মহাদায় ওইখানে স্বাস্থ্য দপ্তরের মিটিং ছিল আমি সেখানে মিটিংয়ে বিষয়টা বলতে চাই আমাকে সে বলতে দেয় নাই বলছে আমি ব্যবস্থা নেব আশ্বাস দেয় তুমি বলো না কিছু পরবর্তীতে আমি তার আশ্বাসে বসে থাকি প্রায় সতেরোই ডিসেম্বর পর্যন্ত কিন্তু আমি কোনো ফিডব্যাক পাই না এরপরে যেটা হয় অবশেষে সে একটা মানে বিচারের আশ্বাস দিল বাট তদন্ত হবে ব্যবস্থা নেওয়া হবে ঠিক আছে এরপর তারা একটা তদন্ত করে ঠিক আছে তদন্ত করে কিন্তু সেই তদন্তে তারা একতরফা রায় দিয়ে দেয় মানে আমাদের একতরফা তারা রায় দিয়ে দিয়েছে মুশফিকুজ্জামান এর কোনো অবহেলা পাওয়া যায়নি সে নির্দোষ আমরা এই বিষয়টা মানতে পারলাম না কেননা আপনি তদন্ত প্রতিবেদন আমার সামনে আছে তদন্ত প্রতিবেদনটা যদি একটু ভালো করে খেয়াল করেন আমি আপনাদের এভিডেন্স সহ দেখাই তদন্ত প্রতিবেদনে আমি যেখানে অভিযোগে ডক্টর এম এস সালাউদ্দিনের কথা উল্লেখ করলাম তাকে ডাকা হবে তার বক্তব্য নেওয়া হবে কিন্তু এখানে আপনারা দেখবেন প্রতিবেদনে কিন্তু ডক্টর এম এস আলাউদ্দিনের কোনো বক্তব্য নাই দ্বিতীয় যে বিষয়টা তদন্ত প্রতিবেদন সেটা হচ্ছে আমার রুগী শেরে বাংলায় মারা গেল শেরে বাংলায় মারা গেল সেটা তদন্তে কিন্তু উল্লেখ নাই এবং কি কারণে মারা গেল সেটার কিন্তু সুনির্দিষ্ট কারণও উল্লেখ নাই যে দেখেন ডেথ সার্টিফিকেটে ডেথ সার্টিফিকেট কিন্তু শেরে বাংলা থেকে আমাকে দেওয়া হয়েছে কি কারণে মারা গেছে সেটাও কিন্তু দেওয়া হয়েছে কিন্তু তদন্ত প্রতিবেদনে সেই বিষয়টা উল্লেখ করা হয়নি এরপরে আমাদেরকে আমাদের বক্তব্য তারা শুনবে আমাদের পেপার দেখবে তারপরে যুক্তিতর্ক হবে তারপর তাই রায় হবে এটাই তো বিচারের যেটা নিয়ম কিন্তু তারা আমাদের কথা শুনলো না আমাদের পেপারস এভিডেন্স কিছু দেখলো না তারা একতরফা রায় ঘোষণা করে দিল মুশফিকুজ্জামানের কোনো গাফলতি পাওয়া যায় না সেই নির্দেশ আমার মাকে এ পর্যন্ত আপনার মানে মারা যাওয়ার আগ পর্যন্ত প্রায় চারবার ভর্তি করা হয় হ্যাঁ আমাদের সে ছাড়পত্র দিয়ে দেয় আমি আগের বার মানে আরও দুবার যখন সে দেখা মাত্র ছাড়পত্র দিয়েছে তখনও আমি তাকে জিজ্ঞাসা করছিলাম যে আমার রুগীকে কি আসলে উন্নত চিকিৎসার প্রয়োজন আছে কিনা যদি থাকে আপনি বলেন আমরা নিয়ে যাই কিন্তু সে বলছে যে না ডাক্তার কি তুমি না আমি যদি স্যার লাগলো তাহলে তো আমি দিতামই করেছি সেটা হচ্ছে যে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করে দোষীকে শাস্তির আওতায় আনা হোক এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন করছি অনুরোধ করছি যে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শহীদ মুক্তিযুদ্ধের কন্যার সুষ্ঠু বিচারের ব্যবস্থা করা হোক এবং তার মাধ্যমে দোষীকে শাস্তির আওতায় আনা হোক